Audio Jungle. কেমন আছেন আপনি আমি ভালো আছি আমি হিউম্যান চেয়ারম্যান আমি আপনার এলাকারই কৃতি সন্তান তো আমরা জানতে পারলাম আপনি নাকি মুক্তিযুদ্ধে ছিলেন আপনার নামটা তালিকা আসতেছে না আসলে কি আপনি মুক্তিযুদ্ধে ছিলেন জি জি আমি ভারতের মানে ত্রিপুরা রাজ্য খোয়াই ক্যাম্পে আমি আমি প্রশিক্ষণ দিছি ভারতের খোয়াই ক্যাম্পে আমি প্রশিক্ষণ দিছি আমার কমান্ডার ছিল মেজর হায়দর হায়দর দুই নম্বর কমান্ডার আপনার সাথে এলাকায় মুক্তিযুদ্ধ করছে আমার জানা আছে জি জি জানা আছে যেমন আমার জানা আছে আমির হোসেন রহমান আবুল হাসেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ হতো শহীদ পরিবার কল্যাণ সমিতি একটা একটা সনদ আছে আপনার জি জি জি এবং দুই দশ সালে যে যাচাই জন্য তালিকা ফাটাইছে ওটার মধ্যে আপনার নাম আছে ওটার মধ্যে আমার নাম আছে কিন্তু আপনি হয়নি কেন আমার হয়নি আমি ওখানে যাচাই বাছাইতে গেছি আর আমাকে বলছে যে মানে আপনি কি অনলাইনে পিটিশন করছেন আমি বলছি আমি অনলাইনে পিটিশন করে নিই বলছি পিটিশন না করলে আপনি মানে যাচাই বাছাই হইতে পারবেন না আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করতেছেন জি জি আমি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করি নজর রবি কৃষ্ণ স্যারের হস্তক্ষেপ কামনা করতেছেন অবশ্যই অবশ্যই উনি আমার এলাকার একজন এমপি সাহেব আমি উনি সেক্টর কমান্ডার ছিলেন এক নম্বর এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন আমি অবশ্যই ওনার মানে হ্যাঁ, আপনি কি জানেন উনি কি মুক্তিযুদ্ধ ছিল নাকি আমার পাঁচত্তর বয়স এই পর্যন্ত আমি জানি উনি অর্জেন্টিনা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ ছিলেন মুক্তিযুদ্ধ ছিল আপনার পরিবারের আর কি কোন আব্দুল রাজ্জাক উনি নাকি মুক্তিযুদ্ধ হ্যাঁ, হ্যাঁ, আমার আব্দুল রাজ্জাক একজন তার বাপই ছিল মুক্তিযোদ্ধা তার বাপ মারা গেছে কয়েকবার সে চেষ্টা করছে মুক্তিযোদ্ধার তালিকাতে উঠে নাই আপনি কি আপনি জানেন এই ব্যাপারে কিছু আমি জানি উনি মুক্তিযুদ্ধ আমার খাস আবুল আসেন মুক্তিযুদ্ধ ছিল আপনি আমার উনি ছিল আপনার ভাইয়ের নাম তালিকা আসে আপনি চান ওনার তার নামটা তালিকা আসুক আমার ভাইয়ের আপনি ওনার স্ত্রী আপনার স্বামী কি আসলে মুক্তিযুদ্ধ করছে আপনি জানেন জি আমার ওনার পুত্রবধূ আপনারা কি আপনি জানেন আমরা বিয়ের পর থেকে জানি যে আমার শ্বশুর মুক্তিযুদ্ধ বিয়ের পর থেকে আপনি জানেন না আমি এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র এবং সরকারযন্ত্রের উদ্দেশ্যে একটু কথা বলতে চাচ্ছি বিশেষ করে আমাদের হাজিগুন আচ্ছা। শাহরাস্তির নয়নমণি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা মেজর অফিস হোসেন বীরুত্তম স্যারের স্যার সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই সারাস্তি উপজেলার মেহেরতুর ইউনিয়নের নাইনগর গ্রামের নাইনগর গ্রামের মীর বাহির সিরাজুল ইসলাম সিরাজ ইসলাম পিতা চাঁদ মিয়া উনি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এবং ওনার পাশে যারা আছেন ওনাদের ভাই বেরাদর এবং ওনার ওনার ভাই ওনার স্বাধীনতা যুদ্ধের সময় ওনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন উনি দুই নং সেক্টর কমান্ডার মেজর হায়দার হায়দারের অধীনে উনি যুদ্ধ করেছেন উনি ভারতের খোয়াই নামক স্থানে শ্রীধরের অধীনে উনি প্রশিক্ষণ নিয়েছেন এবং ওনার সাথে যারা যুদ্ধ করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আমার আফন জায়গা আমির হোসেন উনি একজন পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন উনি একজন এখনও অবসরপ্রাপ্ত আমি ওনার সাথে আলাপ করেছি উনিও আমাকে বলেছেন যে হ্যাঁ উনি মুক্তিযুদ্ধে ছিলেন ওনার সাথে একসাথে ওনারা প্রশিক্ষণ নিয়েছেন তা আমি এক্ষেত্রে আমাদের মেজর অফিসের বিরুদ্ধে স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন হওয়ার ক্ষেত্রে আপনার যে অবদান সেটা জাতি কখনো অস্বীকার করতে পারবে না আমরা শ্রদ্ধার সাথে সেটা স্মরণ করি এবং আমরা আপনাকে ভালোবাসি আপনি যখন নির্বাচন প্রার্থী হন তখন দেশে এখানে শাস্তি উপজেলা হাজিগঞ্জে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বিএনপি থাকে না সকলে আপনার জন্য একাকার হয়ে যায় আপনি সেই জননেতা আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এই এই এই একজন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য আমি মানবাধিকার কর্মী হিসাবে একজন সংবাদকর্মী হিসাবে এবং আমি চাঁদপুর সিটি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক এবং শিক্ষানবিশ লইয়া আমি আশা করি আপনি এই ব্যাপারে একটু দৃষ্টি দিবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একটু দৃষ্টি দিবেন যাতে আজকে উনি যাতে ওনার নামটা যাতে মুক্তিযুদ্ধ তালিকায় আসে এবং ওনার ছেলেমেয়েরা যাতে এই এই সুবিধাটা পায় এবং যারা ফাঁসে আছেন ওনাদের ভাই বেড়াদর যারা ফিসে আছেন ওনাদের ভাই বেড়াদর ওনারাও মুক্তিযুদ্ধে ছিলেন এবং ও ছিলেই ওনারা ঢাকা প্রেস ক্লাবে আগামী মাসে একটা সাংবাদিক সম্মেলন করবে ওই সাংবাদিক সম্মেলনে ওনাদের মুক্তিযুদ্ধে যে ছিলেন ওনাদের যে নামে তালিকা আসছে বিভিন্ন সময় গ্যাজেটে আসছে এগুলো যাচাই বাছাই করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনারা তদবির হবে অর্থাৎ বিশেষ করে এদেশে তো চাকরি ক্ষেত্রে বলুক যে কোনো বিষয়ের ক্ষেত্রে টাকা আর্থিক বাণিজ্য হয় এই আর্থিক বাণিজ্যের ক্ষেত্রে ওনারা কাজ করতে পারেন নাই বিদায় উনি আজকে একজন সত্যিকার মুক্তিযুদ্ধ হয়েও ওনার নামটা আজ মুক্তিযুদ্ধ তালিকা নেই দুই সালে যখন ওনার নামটা যাচাই বাছাইতে ছিল তখন ওনাকে একটা ইয়ে ইয়ে দেখানো হয়েছিল যে অনলাইনে দরখাস্ত করে নাই এই অনলাইনে দরখাস্ত করে নাই এটা ছুটে ধরে ওনাকে মুক্তিযুদ্ধের তালিকায় ওনার নামটা পরিপক্কভাবে বাস্তবায়ন করা হয়নি তাই আমি আশা করি আজকে এই নিউজের মাধ্যমে আমাদের এই মুক্তিযুদ্ধের কথা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে মানে প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়বে বাংলাদেশের বিশেষ করে আমাদের যারা সাংবাদিকতা করেন আর সংবাদকর্মী আমার সহযাত্রী সারস্তি প্রেস ক্লাবে যারা আছেন যারা ছাত্র সাংবাদিকতার সাথে আছেন আমি সকলকে অনুরোধ করব আমি মানবাধিকর্মী কর্মী এবং সংবাদকর্মী হিসেবে আপনারা সকলেই এই মুক্তিযুদ্ধের সত্যিকার অর্থেই নিউজটা পুরো দেশে পুরো জাতি পত্রিকায় অনলাইনে ছড়িয়ে দিবেন এবং টিভি নিউজে নিউজ করার জন্য আপনারা সর্বত্র সহযোগিতা করবেন আমি আমার পক্ষ থেকে একজন মানবাধিকারের সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান হিসাবে আমি আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমি নিজে আবেদন করতেছি যে আপনার বাবার সুযোগ্য নেতৃত্বে জাতির জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু এই মুক্তিযুদ্ধদের অবদান অস্বীকার করা যাবে না এই মুক্তিযুদ্ধরা যদি সহযোগিতা না করতো তাহলে কখনো এদের স্বাধীন হতো না তাই এই মুক্তিযোদ্ধাদেরকে মূল্যায়ন করতে হবে এবং আজকের এই সিরাজুল ইসলামকে যদি মুক্তিযুদ্ধের তালিকায় নাম না দেওয়া হয় এবং ওনাদের নাম যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে অবশ্যই এটা মুক্তিযুদ্ধের সাথে বেমানি করা হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এদেশে অনেক বুয়া মুক্তিযুদ্ধের নাম তালিকা আছে এই দেশে অনেক বুয়া মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করে নেই তাদের নাম তালিকা আছে কিন্তু এই প্রকৃতি